সংবাদ সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরা সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক আসিফ আমিরা সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত প্রবাসের মাটিতে দেশীয় খাবারের স্বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু সংযুক্ত আরব আমিরাতের শারজা রোলা বাংলা বাজারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়েলকাম প্যালেস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমন মন্তব্য করেন বাংলা বাজার রোলা বাঙালি বাইদের জন্য বিভিন্ন খাওয়ার পরিবেশন করা আছে এবং কি যে যেটা খাইতে চায় ফ্যামিলি ব্যবস্থা করা আছে মেজবানি শুক্র বিশুদ শুক্রবার বৃহস্পতিবার মেজবানি আছে যে ভালো মানের আপনারা আসবেন আপনাদের বাঙালি ভাইদের জন্য সুব্যবস্থা করা আছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো ওয়েলকাম রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় এবং হাবিবুর রহমান হাবিবের কোরআন তেলাবাতের মধ্য দিয়ে শুরু করা হয় আসলে আমরা একটা জিনিস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান ওইভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে আরেকটা বড় বিষয় সার্ভিস কিন্তু ভ্যারিয়েবল ভ্যারিয়েবল বলতে বোঝায় যে এটা আজকে আমি রেস্টুরেন্টে এসে এসে খেলাম এর মানে এই না যে প্রতিদিনই এসে খেয়ে একই রকম ভালো লাগবে সুতরাং আপনার খাবারের মান কিন্তু চেষ্টা করতে হবে সব সময় একই রকম রাখতে জন্য একটা খাবার যেন সবসময় একই রকমই হয় মানুষজন একই রকমই এভাবে সুবিধা পায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল সিআইপি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আহসানুল্লাহ সবুজ শাহ মোহাম্মদ মাকসুদ নাসিরুদ্দিন কাউসার সুবোধ চৌধুরী আলমগীর আলম কাজী ফিরোজ এরশাদুল আলম জসিমউদ্দিন দিদারুল আলম নাসির উদ্দিন খোকন নুরুল আলম নাস রাসেল মিজানুর রহমান মনিরুল ইসলাম মোহাম্মদ আলী হাবিবুর রহমান সহ বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ আগত অতিথিরা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহসানুল্লাহ সবুজের সাথে সম্মিলিতভাবে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানে অংশ নেন আজকে বাঙালি ভাইরা আমরা যদি আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি আজকে যে রেস্টুরেন্ট আমরা যদি নতুন হিসেবে আমরা সারজাতে যারা আছি বিভিন্ন অনুষ্ঠানগুলো যদি আমরা এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো যদি আমরা করে এখানে তাহলে ওদের সামনে ব্যবসাটা সামনের দিকে এগিয়ে যাবে তাহলে বাঙালি ভাই হিসেবে আজকে বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব রাখবে অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত থেকে পারভিন আক্তার জলি আমিরাত সংবাদ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরা সংবাদের দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমিরা সংবাদের স্টুডিও থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম